আসসালামু আলাইকুম প্রতিবারের মতো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে থাকছে প্রিমিয়াম সিরিজের একটি ল্যাপটপ আমি যে ডিভাইসটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো ডিভাইসটি হলো সুপার স্লিম একটি ডিভাইস ডিভাইসটি যেমন দেখতে শুনি বা এই মডেলের ইউজার যারা আছেন তারা অনেকেই হয়তো জানেন ডিভাইসটি কতটা সুপার ফাস্ট কাজ ডিসক্রিপশনে চলে যাওয়ার আগে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ডিভাইসটির বিস্তারিত নিয়ে তো চলুন ল্যাপটপটির processor i five eight generation one point six giga hertz base frequency with turbo boost technology six MB cache and four cores এটির এইট জিবি এলপি ডিডিআর থ্রির একুশশো তেত্রিশ SD RAM storage two fifty six GB SSD device ম্যানেজারে গিয়ে আপনি ডিটেলস দেখতে পাবেন সেই সাথে সিস্টেম ইনফরমেশনে গেলে আপনি আরো বিস্তারিত তথ্য পাবেন ডিভাইসটির বিষয়ে যেহেতু আমাদের ডিভাইসগুলো ব্যবহৃত সেহেতু আমাদের স্টকে থাকা প্রোডাক্ট নিয়েই বিস্তারিত তথ্য তবে ফিউ মান্থ ইউজড হওয়াতে ডিভাইসটি টোটালি নিউ কন্ডিশন লুক পাবেন যারা সরাসরি দেখবেন আশা করি ভালো লাগবে ল্যাপটপটির রাইট সাইডে চার্জিং পোর্ট সহ USB port HDMI security lock port এবং সি পোর্ট সহ মেমোরি কার্ড স্লট আছে সেই সাথে লেফট সাইডে power button USB port audio jack সহ ভলিউম বাটন এবং স্মার্ট কার্ড রাইডার দেয়া থাকবে এইচপি প্রিমিয়াম কোলাবোরেশন কিবোর্ড ডোরা কেস ব্যাকলিট কিবোর্ড এর বাটনগুলো অনেক স্মুথ তাই প্রেসিং এর ক্ষেত্রেও অনেক সুবিধা এই ডুয়েল স্পিকার বিল্ড করা আছে তাই পারফেক্ট সাউন্ডের জন্য এই মডেলটি বেস্ট মাউস প্যাডটিও যথেষ্ট অ্যাক্টিভ হওয়ায় এক্সট্রা মাউস ছাড়াই আপনি অনায়াসে কাজ করতে পারবেন অনেক সময় এই সুপার কালেকশনের মধ্যে একটি ডিভাইস এর সিকিউরিটি ফিঙ্গার সেন্সরটি অসম্ভব অ্যাক্টিভ এবং খুব দ্রুত স্মার্টলি কাজ করে এটি ডিসপ্লেটি thirteen point three inch four K IPS nineteen twenty into 1080 এটি FHD resolution and bright view LED backlit touch screen এটি ফুল এইচডি হওয়াতে ফোর 4K ভিডিওগুলো জীবন্ত মনে হবে যারা প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার তাদের জন্য এই ডিসপ্লেটি একদমই পারফেক্ট এটি থ্রি সিক্সটি ফুল রোটেট হওয়ায় আপনি চাইলেই একে ট্যাবলেট হিসেবে ইউজ করতে পারবেন এবং এর টাচ রেসপন্সটি সুপার স্মুথ যারা অল্প ব্যবহৃত স্মার্ট ডিভাইসগুলো স্বল্প বাজেটের মধ্যে পেতে চান তারা ভিডিওটির ডিসক্রিপশনে দেওয়া পেজ লিংক প্রোডাক্টটি পেয়ে যাবেন এবং সরাসরি কথা বলে নিতে পারবেন উল্লেখ্য ফোন নাম্বারটিতে আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে লাইক কমেন্টস এবং শেয়ার ছোট বড় ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন